জিরে আর একটা তেজপাতা এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের স্লাইস করা পেঁয়াজ পেঁয়াজটাকে বাদামি কালার আসা পর্যন্ত ভাজবো পেঁয়াজটা দেখো এখানে ভাজা হয়ে এসেছে এবার আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি চিকেনটাকে এভাবেই দু থেকে তিন মিনিটের জন্য ফ্রাই করে নেবো হলুদ দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এক চামচ পরিমাণ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি ভালোভাবে মশলাটার সাথে চিকেনটা মিশিয়ে নেবো এবার দিচ্ছি পরিমাণ মতো নুন আমি এখানে ধনেপাতা অ্যাড করছি এটা কিন্তু অপশনাল চাইলে দিতে পারো আবার স্কিপও করতে পারো এবার চিকেনটাকে কষিয়ে নেবো যতক্ষণ না তেলটা সেপারেট হচ্ছে মোটামুটি 10 থেকে 12 মিনিট কষানোর পর কিন্তু তেলটা পুরোপুরি সেপারেট হয়ে গেছে অর্থাৎ আমাদের চিকেন কষা কিন্তু হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করছি আগে থেকে ভেজে রাখা আলু পরিমাণ মতো অ্যাড করছি গরম জল জলটা কিন্তু অবশ্যই গরমই নিতে হবে ঠান্ডা হলে কিন্তু টেস্টটা একদমই বাজে লাগবে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর দিচ্ছি হোমমেড গরম মশলা এবার প্রেশার কুকারটা ঢেকে শুধুমাত্র দুটো হুইসেল দিয়ে নেব হাই ফ্লেমে তাহলে চলো থালিটাকে রেডি করি এখানে চলে এসেছে গরম গরম ভাত গরম গরম চিকেন সার্ভ করলাম পাশাপাশি দিয়ে দিচ্ছি স্যালাড সো আমাদের super easy thirty minutes chicken thali কিন্তু একদম রেডি আজকের ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও যিনি রিকোয়েস্ট করেছে তিনি হলেন মনিতা ধারা তোমরাও যদি এমন কিছু ইজি রেসিপি দেখতে চাও অবশ্যই আমি কমেন্ট সেকশানে লিখে জানিও